আমার নাম শিরিন আক্তার আমি নরসিংদী জেলা গোলাপা থেকে এসেছি আমি হসপিটালে এসেছি কিছু শারীরিক সমস্যা নিয়ে সমস্যাটা হলো ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গিরাতে ব্যথা দুই বছর ধরে এক বছর আমি সুস্থ ছিলাম প্রথম ঘাড়ের সমস্যা হয়েছে পরে কোমরে হাঁটুতে এখন গিরাতেও পা জ্বলতো এখন একটু সুস্থ আছি ঘুমাতে গেলেও ব্যথা করতো ঘুম থেকে উঠলেও ব্যথা করতো সারাক্ষণে ব্যথা করতো এখন ব্যথা শুরু হলো আমি একজন ডাক্তার কাছে গেছিলাম ওইখানেও চিকিৎসা করা হয়েছে তো উনি বলছেন যে এই ব্লক হয়ে গেছে নাকি এমআরআই করতে পরে এমআরআই করছি পরে যে বললো যে থেরাপি দেওয়ার জন্য না একজন বলছিলেন যে এই এমআরআই করেন যদি ব্লক হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে তখন আমি অন্য ডাক্তার দেখাইছিলাম এই যে এত অসুস্থ ছিলাম যে ঘুমাতে গেলে ঘুমাতে পারতাম না ঘুম থেকে উঠেও ব্যথা লাগতো মাঝে মাঝে মনে হয় যে আমি কি কম হয়ে যাবো আমি একদিন ইউটিউব দেখতে গিয়ে হঠাৎ করে একটা ভিডিও দেখতে পাই আজকে আমার ষোলোতম দিন আগামীকাল আমি চলে যাব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন বিসমিল্লাহ রহমান Ibrahim doctor M D Shafiullah প্রধান বাত ব্যথা প্যারালাইসিস এবং rehab specialist DPRC hospital limited শ্যামলিতে আমি নিয়মিত রুগী দেখি আপনারা ডিপিআরসি হাসপাতাল সম্পর্কে অনেকেই জানেন তারপরে বলে দিচ্ছি শ্যামলি সিনেমা হল থেকে যে রিং রোডটা আদাবারের দিকে চলে গিয়েছে এই রিং রোডটার শুরুতেই যে শ্যামলি ক্লাব মাঠে ঠিক উল্টা দিকে ডিপিআরসি হসপিটাল আমরা দীর্ঘদিন রিহায় ফিজিও চিকিৎসা করে আসছি এবং ওয়ার্ল্ডে রিনাউন্ড এই চিকিৎসা এবং নিরাপদ বাদ ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি পঙ্গুত্ব শারীরিক শিশু হতে শুরু করে বয়োবৃদ্ধরা এই জাতীয় চিকিৎসা ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমার এই বোন উনি বয়স হচ্ছে ফিফটি ইয়ার্স ওল্ড এবং ওনার নাম হচ্ছে শিরিনা আক্তার উনি আগার গায়ে বসবাস করেন উনি আগে থেকে হাই ব্লাড প্রেশারে আক্রান্ত ছিল উনি আমাদের কাছে যখন আসছেন আমরা ওনাকে যে কমপ্লেনটা দেখলাম উনি যে ওনার কোমর ব্যথা পায়ে ব্যথা ঘাড় ব্যথা হাতে ব্যথা যায় ওনার দুই হাঁটুতে ব্যথা সারা শরীরে জ্বালা পোড়া ওনার ঘুম হতো না খুব ইম্পর্টেন্ট এই রুগীগুলা ঘুম হয় না কিন্তু আমাদের এখানে এখন উনি চিকিৎসার কারণে আলহামদুলিল্লাহ ওনার ঘুম হচ্ছে ওনার শরীর অবশ থাকতো বাম পাশ এবং ওনার অ্যাঙ্কেলে ব্যথা হতো ওনার জ্বর আসতো বারবার বারবার রিকারেন্ট ফিভার বারবার বারবার তো আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করেছি যেটা আমাদের মূল মন্ত্র রিহ্যাবের ওনার মাল্টিপল লেভেল ডিস্ক প্রলাপস প্রতিটা ডিস্ক প্রলাপস মেরুদণ্ডের প্রত্যেকটা ডিস্ক প্রলাপস হয়ে গিয়েছে আসলে আপনাদেরকে কেন বলছি এটা অনেকে আপনারা জানেন না এই জন্য রোগ জানতে হবে আমরা রুগীদের সাথে কথা বলি আপনাদেরকে কথাগুলো জানাচ্ছি যেন ওনাদের মাধ্যমে আপনারা বুঝতে পারেন আপনাদের চিকিৎসাটা নিতে পারেন কোথায় যেতে হবে সেটা আপনারা জানতে পারেন সো ওনার মাল্টিপল লেভেলে ওনার ডিস্ক প্রলাপ ছিল ওনার হাড় ক্ষয় ছিল এবং ওনার স্পার ছিল পায়ের তলায় হাড় বেড়ে গিয়েছিল হাঁটু ক্ষয় এবং রিট্রোক্যালকিনাল স্পার আমি দেখবেন কমিউনিটিতে ইউটিউবে এবং ফেসবুকে দেখবেন আমি পোস্ট দিয়েছি ক্যালকিনিয়াল এবং রিট্রো ক্যালকিনিয়াল ইস্পার একটু পিছনে গেলে পেয়ে যাবেন what is retro calcaneal spur what is calcaneal spur এগুলো আমাদের